হ্যালো বন্ধুরা আমার গজলটি ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রব্বানা রব্বানা রব্বানা রব্বানা रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना তোমার কাছে হাত তুলেছি হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা الله ولا الله إلا الله إلا الله الله ولا الله ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا চাই না শুধু তোমার চাই না শুধু তোমার আর তো কিছু চাই না রব্বা রব্বা রব্বা রব্বা রব্বা রব্বা না না না না না না রব্বা না রব্বা না রব্বা না রব্বা না রব্বা না কাছে চাইতে শুধু উভয় জাহানে নাজাত দাও প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত তোমার কাছে চাইতে শুধু ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا